Thank you. Thank you. six, five, four, three, two, one. You'll never have the sacred stone. <laughs> oh, this you crazy mother... ভালো লেগে থাকে please like comment and share করবেন রোগী আপটুডের পাশে থাকবেন আপনারা ডে বাই ডে আমাদের পাশে থাকলে আমরা নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের টু ডে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইয়ার টু ডে চ্যানেলে আপনার সাথে থাকবেন পাশে থাকবেন